ক্লিয়ার দেখা যাচ্ছে না জি ভাই যাচ্ছে মানুষকে দেখছে আইসক্রিম খাওয়ার জন্য নাচতেছে oh আজকে খুব এক্সাইটেড কারণ আপনাদের সবার সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে ঘোস্ট মিটিং একটা পেজ আছে তাদের একটা হয়েছে কয়েকদিন আগে সরাসরি হাতির উপর ভয়ঙ্কর ভূতের আগমন আমরা একটু দেখতে চাই যে is it real or is it fake মানে রিয়েল না ফেক সেটা আমরা আপনারা মিলে মানে সবাই মিলে আপনারা যেন দেখতেছেন একসাথে বুঝবো এনজয় করবো সো হাজিরা দিয়ে দেওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং এখন পর্যন্ত আমার পেজে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সেটা করে ফেলেন দেরি না করে চল শুরু করে দিই five four three two one প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে এই যে স্বয়ং এই যে ভাই এ তো ভয়ানক জিন জি আগে আসেন আগে আসেন ইলিয়া দেখা যাচ্ছে না জি ভাই যাচ্ছে পিরমটা কি এটা ভাই হাতির গালের পরে পিরমটা ভয় খুব শক্তিশালী হাতির গালের উপরে উঠিয়ে দাঁড়িয়েছে দেখো প্রিয় বন্ধুরা আপনারা কয়েকজন রিয়েলাইজ করছেন কিনা জানি না হাতি ইজ নট মুভিং মানে আমাদের সামনে যে মানে কায়দা করতে আসছেন বা সিচুয়েশনটা কন্ট্রোল করতে আসছেন লাল জামা পরা যে ভাই উনি ভয় পেয়ে গেছেন চিস লাগায় পড়ে গেছেন একটু আগে আপনারা জি সবাই থেকে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিন যে আজকে আমরা যে কতটা ভয়ানক বিপদের মুখোমুখি আছি জি প্রিয় বন্ধুরা দেখেন আপনারা একটু হান ভাই জি ভাই ওই যে ভাই ওইখানে আরেকটা দেখছেন ওই যে বসে জি জি জি হুজুরকে সহ দৌড় ভয়ঙ্কর দেখেন হাতি জি ভাই ওনারা ভয়ঙ্কর হাতির পরে দেখেন ভয়ঙ্কর একটা ভূত কিন্তু উপরে উঠছে এই হাতির যে মালিকগুলো আছে এরা কিন্তু আমাদের ডেকে নিয়ে আসে প্রিয়মরা হাতের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মালিকটা ডেকে নিয়ে আসছে এদের কিন্তু এই দেখেন ভাই হাতির উপরে ভয়ঙ্কর জিনভূত দেখছেন ভয় ভাই মুখটা কি বিবর্ষ দেখেছেন ভাই উঠেছিস বলছি কেন অকারণ ওকে কষ্ট দিচ্ছিস অবলা জন্তুকে কিছু একটা বলার জন্য দেখো চেষ্টা করছে নাকি বলার জন্য চেষ্টা করছে ছাপিয়ে পড়বে একটু দূরে আসো জি ভাই জি ভাই হিন্দুতে হাতির উপর অত্যাচার চালাচ্ছে বুঝলেন দেখুন হাতি কিন্তু একদম মৃত্যু ইনোসেন্ট হাতির উপর নির্যাতন হচ্ছে গাইস এটা বিচার চাই বিচার চাই লিখে কমেন্ট হবে হাতির বিচার চাই মানে জিন ভূতের বিচার চাই হাতির উপর নির্যাতন করার জন্য পানি ভরতেছে জি ভাই জি ভাই এই জন্য দেখেন হাতিটা কিন্তু এখান থেকে তাড়িয়ে হাতির কাছে গিয়ে আপনাদের সবকিছু দেখাবো অবশ্যই ভাই হাতির উপরে কতটা অত্যাচার চলতেছে আমরাও দেখতে পাচ্ছি ভাই ওই ভূতটা ভাই নাচতেছে ওর উপরে নাচার সাথে সাথে কিন্তু নাচতেছে আমি কিছু ভূত দেখছি আপনার ভূত বলবো না মানুষকে দেখছি আইসক্রিম খাওয়ার জন্য নাচতেছে বিভিন্ন মেলায় বা প্রোগ্রামে কিন্তু এখানে হাতির উপর ভূত নাচতেছে guys it's very different topic আমরা সবাই কনসেন্ট্রেশন দিই গুরুজি ভয় পাচ্ছেন জি জি গুরুজি হিমশিম গুরুজি আপনি এমন একটা দোয়া করেন যাতে হাতিটা ঠান্ডা হয়ে যায় কিন্তু মানে কান্নাকাটি বন্ধ করে কিন্তু ওর চোখ দিয়ে কিন্তু এরা এখানে এসছে কেন জানো জি এই যে হাতিটা ও এখানে ওরা ওদের বসবাসী স্থান ওই দেখেন ওই দেখেন এই হাতিটা এসে ওদের জায়গাটা দখল নেবে এই জন্যে ওর উপর অত্যাচার চালাচ্ছে দেখছেন সাবধান সাবধান সাবধান মানে হ্যাঁ আপনারা যে যেখান থেকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন আমরা সরাসরি কিন্তু এই এসে আমরা ভাই হ্যাঁ, বন্ধ করো ফোনটা বন্ধ করো জি ভাই আপনি সমস্যা নাই বলেন ফোন বাবুদের পকেট থেকে তবে আমরা যেটা সরাসরি দেখতেছি তবে এই জিনটাকে আমরা যতদূর সম্ভব আমরা এখান থেকে ধরে নিয়ে তো যাব ওকে জি প্রিয় বন্ধুরা গুরুজি নেবেন দেখতে থাকুন একটু রিয়াক্ট করুন সবাই একটু অনেক বন্ধুরা কিন্তু জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আইকা দিয়ে এবার গুরুজি আইকা ভাই হ্যাঁ। চারিদিক দিয়েও কিন্তু সাউন্ড আসতেছে বুঝলেন কে সাউন্ড করছে দশ মানে দি ভাই আমি একটু ফলো করলাম আসেন দি আসেন দি আসেন দি এক্স্যাক্টলি জানে কোথায় সাউন্ড হচ্ছে সো আমাদের একটু খেয়াল রাখা উচিত ওই ভূত কিন্তু হাতির কাছে যাবে আমাদের সব সময় হাতির কাছে থাকতে হবে ওকে জি ভাই ভালো একটা অ্যাডভাইস দিছেন এদিক ওদিক ঘোরাফেরা করা যাবে না হাতির কাছে আসেন ঠিক বলেছো মানে হ্যাঁ। যত অলরেডি এখানে থাকুক ভাই হাতির কাছেই আসবে ও জি ভাই ঠিক বলেছেন হাতি ভাই জি আকর্ষণ আকর্ষণ হ্যাঁ হ্যাঁ এ হয়ে গেছে তো এই এখানে তো ছিল কই গেল ভূত না ভাই okay so according to plan B মানে যখনই কনসেন্ট্রেশন ওদিকে চলে যাবে হাতের উপর থেকে আমাদের um, ভূত বা জিন যারা যেটাকে রেফার করতেছেন আর কি ওনারা একটু চলে যাবে সো প্ল্যান ইজ ওয়ার্কিং এই হাতিটা কি দেখেন আপনাদের একটু কাছ থেকে দেখায় দেখেন অনেক কষ্ট হচ্ছে দেখেন কান্না করতেছে কিন্তু হাতিটা দেখেন এখনই মুক্ত হয়ে যাবে তোমাকে মুক্ত করার জন্যই আমি জি ভাই জি ভাই অবশ্যই কোথায় ভাই প্রিয় বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন একটু রিয়াক্ট করুন সবাই লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করতেছেন না কেন চোখের মিনিশেই কিন্তু ভ্যানিশ হয়ে গেছে আপনি সামনে যান ভাই মিনিশেই বলছে নিমিশেই হবে হয়তো মিনিশেই বলছে আমি ভুল শুনতে পারি গাইজ আল্লাহ ওই যে ওই কিছু একটা দেখা গেছে ভাই ওই যে ওই যে ওই যে ওই ওই ওই জিনটা কিন্তু হাতের ফিট থেকে নামে কিন্তু ওইখানে চলে গুরুজি গুরুজি গুরুজি গুরুজি গো গুরুজি গো গো গুরুজি ওর কাছে যাওয়া লাগবে না ও হাতের দ্বারা চলে আসবে মুখে মুখের দিকে লাইট মারেন প্রিয় বন্ধুরা একটু দেখান প্রিয় বন্ধুরা কি বিভর্ষ দেখতে দেখুন ভয়ঙ্কর জিন হাতি ফিলিং সরি ফর দ্য হাতি এই খুবই স্কেরি হাতি ইউ গট স্কেয়ার্ড চলছে আপনারা যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন আপনারা একটু শেয়ার করে দিন শেয়ার করে দিন ওই যে ওই যে শেয়ার করলে জিন আপনাদের এই ভূত যা বলছিল চলে যাবে আপনাদের থেকে সরল পেয়ে এখানে কিন্তু ওকে অত্যাচার করতে হাতি এতটাই অসহায় দেখেন কিছু বলতে পারতেছে না আই ডোন্ট নো ফিলেন হাতির ভাষাও বুঝে ফেলতে অত্যাচারিত হচ্ছে আপনাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে কিনা আমি জানি না it's a big question guys এটা আপনারা কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি আপনাদের কি ফিল হচ্ছে জিনটাকে ও ওই জিনটা কিন্তু এই হাতের পিঠে চড়ে বসে তার মানে ওর একটা সোয়া লেগে আছে ওইখানে আপনি ওইখানে উঠুন হ্যাঁ। উঠে আমেশ করে ওইখানে একটা গন্ডি করে দিন যাতে করে এইবার যদি আসে তাহলে কিন্তু ও বন্দি হয়ে যাবে যাই কিছু কর না কেন ওই জিনটা কিন্তু ওইখান থেকে নড়বে না কারণ ওই এতটা মানে শক্তিশালী জিন হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা অল টাইম লাইক করুন ভিডিওটা শেয়ার করুন এই যে পিছনে এখানে একটা এই যে এখানে ওই যে ওই ওই আল্লাহ এখান থেকে উকি মারছে যে নাই আগে যাও আগে যাও ওই পাশে যান এখন এর মধ্যে এর মধ্যে আরেকটা চেঞ্জ হচ্ছে আমি শিওর ওটা ভিতরে উঠে গেছে প্রিয় বন্ধুরা ওই দেখুন কিভাবে হাত পা মেলাচ্ছে দেখছেন <laughs> প্রিয় বন্ধুরা আপনারা সরাসরি দেখতেছেন আপনারা তো সরাসরি দেখাচ্ছি যে আমরা কতটা বিপদের মুখোমুখি আছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিন আর কমেন্ট করে জানান আর সময় দেওয়া যাবে না অবশ্যই গুরুজি অবশ্যই ওনার কাছ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হয়ে যাচ্ছে আমাদের Guruji Guruji said, oh my god. Real ghost Guruji. Real ghost. Guruji said, come to down নতুন একটা গাইজ আপনি যারা জেন বোধ দেখলে কাম টু ডাউন বলে according to Guruji come to down বললে মানে জিনভূত নেমে আসবে from the হাতির পিচ you know নেমে আসবে come to town bro come to town কি বলতেছে মানে গুরুজি ওই জিনপুতের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছে প্রিয় বন্ধুরা কিন্তু গুরুজি কোনো কথা শুনতেছে না আজকে গুরুজির মাধ্যমে আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়বো ওই জিনপুতকে অবশ্যই ওই বাতাস যেন লাগে না সাবধান থাকা এই ওই বাতাস লাগবে অসুবিধা আছে সাবধানে থাকবো গুরুজি আর বেশিক্ষণ বেশি টাইম নেবেন না খুব তাড়াতাড়ি চেষ্টা করেন গুরুজি তাড়াতাড়ি করেন ক্যামেরা মাধ্যমে ওকে করে নিয়ে একশো এক হাত মাঠে গাড়ি দেবো এই ঠিক মোমেন্ট আমি শিওর এই মোমেন্ট থেকে ঠিক আর কিছু মোমেন্টের মধ্যে আরেকটা সিনারি চেঞ্জ হবে তারা নেক্সট অ্যাক্টে মুভ করবে এটাই হচ্ছে আপনার টোটাল প্ল্যান ফেলার মতো করে ফেলেছে এদিকে গুরুজি সাবধান সাবধান সাবধান আস্তে আস্তে এবার গুরুজি হাতের উপর উঠছেন ফর ফাইনাল অ্যাক্ট প্রবলেম লাইভে দেখাচ্ছি আমরা সবাই কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করুন হ্যাঁ, প্রিয় বন্ধুরা দেখেন গুরুজি কিন্তু হাতের যে অ্যাকচুয়াল পালক সেও সাথে আছে পরে কিন্তু উঠে গেছে দেখেন গুরুজি কিন্তু অনেক রিস্ক নিয়ে হাতের পিঠে উঠে ফেরান ভাই গুরুজি উঠতেছে ইনশাআল্লাহ ওই জিনটাকে জিন্সের প্যান্ট পরা গুরুজি লেটস গো আমি আমি আমি সরি একটু দেখাইতেছি গাইস তাই ইনশাআল্লাহ গুরুজির মাধ্যমে আমরা ওকে তাড়াইছি এবং আর এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ আর কিছু থাকবে না প্রিয় বন্ধুরা এখানে না আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এখানে আছে জি ভাই জি ভাই আমরা জানতাম কিন্তু এরকম সরাসরি অত্যাচার করতে আমরা সেটা জানতাম না তবে অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আমরা যখন তখন আমরা যা কিছু দেখি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করি অবশ্যই জি ভাই চলুন আমরা এখান থেকে বেরোই যাই বাংলাদেশে এরকম অনেক জায়গায় এরকমভাবে দেখানো হয় যে জিন ভূত তাড়ানো হচ্ছে অ্যাকচুয়াল মানে জিনের যে এক্সিস্টেন্স সেটা নিয়ে আই থিঙ্ক প্রত্যেক মুসলিম এর বিলিফ আছে অ্যাকর্ডিং টু কোরআন আল্লাহ তালা জিন ও জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য সো জিন ইজ আউট দেয়ার আমাদের সাথেই আছে কারিন জিন আপনারা জানেন না অনেকে জানেন অনেকে জানেন না তো সবার জন্য একবার বললাম আমাদের সাথে যে জিন আছে তার নাম হচ্ছে কারিন জিন বাট আজকে যে একটা দেখলাম আমার খুবই মজা লাগছে মানে আমি জানি না কীভাবে এক্সপ্লেন করবো এটা যে অ্যাকচুয়াল জিন হয়ে থাকতো তাহলে এত সহজে ওনারা এই ভিডিওটা ধারণ করতে পারতেন না বাট হ্যাঁ for entertainment purpose is also enjoyed এখানে মানে যাওয়া হইলো আর কি আর স্টিল আমি বলবো এগুলা দেখায় বা এগুলা বলে যারা যে মানে বিভিন্ন রকম বিজনেস করেন স্পেশাল মানুষের থেকে টাকা পয়সা নেন এই ছাড়াই দিবেন ওই ছাড়াই দিবেন বিভিন্ন রকম তান্ত্রিক মান্ত্রিক সিস্টেমে বা বিভিন্ন রকম আধ্যাত্মিক চিকিৎসা এই সেই বলেন মানে এগুলোকে আপনারা একটু ভেরিফাই করে নেবেন অবশ্যই কোরআন এবং সুন্নার যে প্রকৃত ওয়েতে যে চিকিৎসাটা হয় সেটা হচ্ছে নাকি উল্টাপাল্টা কিছু হচ্ছে আপনার ভবিষ্যৎবাণী বলতেছে এটা করছে সেটা করছে যদি আপনি এগুলোতে বিলিভ করে ফেলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো এই ধরনের ক্ষমতা আছে আপনার লাইফে এই ধরনের কিছু চেঞ্জ করে ফেলার ভবিষ্যৎ সম্বন্ধে বলার বা গায়েব সম্বন্ধে যাদেরকে আমরা দেখতে পারি না বুঝতে পারি না তাদের সম্বন্ধে কোনো জ্ঞান রেখে কিছু বলার ট্রাস্ট মি গাইস আপনাদের আরও মানে এই জায়গায় আরও সতর্ক হওয়া প্রয়োজন আল্লাহ ছাড়া এই জিনিসগুলো ক্ষমতা কার হতে নাই সো আমি বলবো এসব ব্যাপারে অনেক বেশি সতর্ক হন আপনার মনে বিশ্বাসটা সবসময় আল্লাহর কাছে প্লেস করেন কখনও এটা থেকে দূরে সরে যাবেন না অলওয়েজ চেষ্টা করবেন আপনার এই ধরনের কোনো ব্যাপার আসলে ভেরিফাই করে নেওয়ার we had real fun but আমি বলবো এই ধরনের ফেক কিছু আমরা ফিউচারে দেখা থেকে বা বিলিভ করা থেকে নিজেদেরকে সতর্ক রাখবো thank you everyone for watching আমাদের ছোটো একটা গ্রুপ আছে কেজিপি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড সেটা জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ঢুকে জয়েন করে ফেলতে পারেন সেখানে আমরা বিভিন্ন রকম হালাল দুষ্টুমি করে থাকি সো সেখানে সবার সাথে দেখা হবে আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম